সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি শয়তানে জালে কি আগুন তোমারই বগলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কভু করে নয় বিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলি আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়া বাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পাল যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা তোমার কেন জলি